দুর্ভেদ্য শাহেদ আহমদ কখনো মুচকি হাসি কখনো রুড়ো ভাসি কখনো ফুল তুমি কখনো নাগিনি তোমারে আজও আমি চিনিতে পারিনি কখনো রাতের তারা কখনো আধার ধারা কখনো নিশিবধূ কখনো কামিনী তোমারে আজও আমি চিনিতে পারিনি কখনো লাজুক পাখি কখনো নগ্ন আঁখি কখনো ডাইনি রূপে কখনো মায়াবিনী তোমারে আজও আমি চিনিতে পারিনি কখনো যুদ্ধ সাজে কখনো প্রণয় মাঝে কখনো ভীতু মেয়ে কখনো সাহসিনী তোমারে আজও আমি চিনিতে পারিনি অজস্র মায়া ডোরে রেখেছ বন্দি মোরে হে জটিল হে রহস্যময়ী রানী তোমারে আজও আমি চিনিতে পারিনি